আসসালামু আলাইকুম আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জাহিদুল হক সুমন বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মুখা কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে আগামী রোববার ভোর থেকে দুপুরের মধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে ঘূর্ণিঝড়টি কক্সবাজার মহেশকালী টেকনাফ সেন্ট মার্টিন দ্বীপ হয়ে মিয়ানমারে আঘাত হানতে পারে জেলা প্রশাসন বলছে ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে পাশাপাশি মানুষকে সচেতন করা হচ্ছে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান জানিয়েছেন উপকূলবাসীর আগামী শনিবার দুপুর থেকে পরবর্তী দুদিন সর্বোচ্চ সতর্কতার সাথে থাকা উচিত উপকূলবাসী সতর্ক হলে এ দুর্যোগে প্রাণহানি এড়িয়ে যাওয়া সম্ভব এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় কক্সবাজারের উপকূলীয় এলাকায় পাঁচশো ছিয়াত্তরটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে উপকূল ও দুর্গত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য অন্তত দশ হাজার স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে এসব আশ্রয়কেন্দ্রের ধারণ ক্ষমতা পাঁচ লাখ দশ হাজারের মতো কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন দুর্যোগকালীন সময়ের জন্য দশ লাখ ত্রিশ হাজার টাকা চারশো নব্বই মেট্রিক টন চাল একশো চুরানব্বই বান্ডেল ঢেউটিন পাঁচ হাজার প্যাকেট শুকনা খাবার প্রস্তুত রাখা হয়েছে রোহিঙ্গা ক্যাম্পের হাসপাতাল লার্নিং সেন্টার ক্যাম্প ইনচার্জের কার্যালয় এনজিও সংস্থার কার্যালয়গুলো আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে এর মধ্যে তিন হাজারের বেশি স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে মুখা মোকাবেলায় সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে উকিয়া উপজেলা প্রশাসন উকিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব জানিয়েছেন ইউনিয়ন পর্যায়ে কমিটি সিপিপি সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্ক থাকতে নির্দেশনা প্রদান করা হয়েছে এদিকে মহেশখালীতে গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয় এ সভায় সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন জেলায় এবং সকল উপজেলায় কন্ট্রোল রুম চালু করা হয়েছে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের মোবাইল নম্বর হচ্ছে শূন্য এক আট সাত দুই ছয় এক পাঁচ এক তিন দুই আর টেলিফোন নম্বর হচ্ছে শূন্য তিন চার এক ছয় দুই দুই দুই দুই কক্সবাজার পৌরসভা নির্বাচনে বৃহস্পতিবার পর্যন্ত একশো জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এদের মধ্যে মেয়র পদে সাতজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আঠারো জন এবং সাধারণ কাউন্সিলর পদে চুরাশি জন প্রার্থী রয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও কক্সবাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদত হোসেন জানিয়েছেন কক্সবাজার পৌরসভা নির্বাচন আগামী বারোই জুন অনুষ্ঠিত হবে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ষোলোই মে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই আঠারো মে প্রত্যাহারের শেষ তারিখ পঁচিশ মে স্থানীয় সরকার বিধিমালা অনুযায়ী বারোই জুন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএমের e মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মহেশখালীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ মাদক ও মানব পাচার দমন এবং সামাজিক সমস্যা নিরসনে করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন মহেশকালীর আয়োজনে গতকাল দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন ভবন মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক ফাহমিদা বেগম এ সময় মহেশকালী থানার সেকেন্ড অফিসার আবু বক্কর সিদ্দিক ও মুক্তিযোদ্ধা সালে আহমেদ উপস্থিত ছিলেন টেকনাফে সত্তর হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব গতকাল বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মহেশকালিয়া পাড়ায় এই অভিযান চালানো হয় র্যাবের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী জানিয়েছেন আটককৃত নুরুল মুস্তাফা ও মোহাম্মদ ইউনুস মহেশকালিয়া পাড়ার বাসিন্দা তাদের টেকনাফ মডেল টানায় স্থানান্তর করা হয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল নয়টা উনিশ মিনিটে চলবে দুপুর দুটা আটত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর দুইটা আটত্রিশ মিনিটে চলবে রাত নয়টা আঠারো মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে